আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আসলে আশা করাটা আমাদের জন্য স্বাভাবিক কারণ চিকিৎসা ব্যবস্থাটা এতটাই উন্নত হয়ে গেছে মানুষ কেন সুস্থ থাকবেন না অবশ্যই সুস্থ থাকবেন এবং কারণ যে ধরনের টেকনোলজি বেরিয়ে গেছে কিছুদিন আগ পর্যন্ত আমরা অনেকেই ভাবতে পারতাম না যে এই ধরনের চিকিৎসাগুলো এখন আমাদের দেশেই সম্ভব যেগুলো একটা সময় আমাদের কাছে কল্পনার অতীত ছিল সেই সকল চিকিৎসা এখন আমরা ডোর স্টেপই পাচ্ছি শুধুমাত্র একটা ফোন কলেই আমাদের জীবনের অনেকগুলো প্রবলেমের সমাধান আমরা পেয়ে যাচ্ছি তো জীবন আসলে অনেক বেশি এগিয়ে যাচ্ছে যেমন ঠিক তেমনি টেকনোলজি এগিয়েছে এবং চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়েছে দুরারোগ্য অনেক ব্যাধি এখন আছে হাতের নাগালে চাইলেই সেগুলোর খুব সহজে আমরা চিকিৎসা পেয়ে যেতে পারছি দর্শক আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন ভাই যিনি প্রবাসী ছিলেন দীর্ঘদিন যাবত সুস্থ স্বাভাবিক মানুষ কোনো অ্যাক্সিডেন্ট নাই কোনো ঘটনা নেই হঠাৎ করে একদিন দেখছেন যে ওনার পায়ে ব্যথা করছে তারপর থেকে বিপত্তি আসুন দর্শক ওনার সাথে একটু পরিচিত হই একটু কথা বলি কি হয়েছিল কি কি ধরনের ট্রিটমেন্ট নিয়েছিলেন কি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন এরকম অসংখ্য প্রশ্ন একটু ওনার কাছ থেকে আমরা আজকে একটু জানবো আসুন দর্শক তার আগে একটু ওনার সাথে পরিচিত হয়ে নিই আসসালামু আলাইকুম আপনার নামটা যদি একটু আমার মোহাম্মদ সুমন সুমন মিয়া বাড়ি চাঁদপুর চাঁদপুর চাঁদপুরের কোথায় স্যার চাঁদপুর আমাদের ফরিদ থানা ফরিদগঞ্জ আচ্ছা ইলিশের রাজধানী বলা হয় আসলে হ্যাঁ। আমাদের এই চাঁদপুরকে গাজীপুর আচ্ছা স্যার সো আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লা প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন তার আগে একটু জানবো আমরা জানি আপনি প্রবাসে ছিলেন কোথায় ছিলেন স্যার দুবাই দুবাই দুবাইতে কোথায় ছিলেন স্যার দুবাই হলো সাজা সাজা লাগে আজমান যে একটা জায়গার আজমান আচ্ছা যদি কিছু মনে না করেন ওখানে আপনি কি পেশার সাথে জড়িত আছেন আমি ওখানে বাইরে কাম করি আদব বিষয় অফিস মানুষ শুরু একটু ভারী কাজ করতে না বাইরে আমি আঠার কাম শুধু মুভিং মুভ করতে আপনাকে এক পাশ থেকে আরেক পাশে দেখেন দুই ঘন্টা এখানে এক ঘন্টা বিভিন্ন জায়গায় মুভিং এর কাজ কাম করতাম আমি আচ্ছা করার পরে ওখানে ঈদ আইসে বড় ঈদ কোরবানি ঈদ এই যে গত পাঁচ মাস আগে যে আপনার ঈদ ছিল সেই হ্যাঁ। ঈদে তো আমরা মনে ওখানে তো দেখা থাকে ঈদের সময় মানুষ ছুটি হলে বন্ধু বান্ধব কাছে যায় বেড়াতে যায় তো আমার ঈদের তিন দিন আগে আমার এই জায়গায় ব্যথা কি আপনার সালে আপনার পেন শুরু হয় হ্যাঁ। হঠাৎ করে কোনো ঘটনা নাই হঠাৎ করে দেখলেন আমি ওখানে যাওয়ার পরে ডাক্তারের কাছে যাই ইন্ডিয়ান মানে হসপিটাল হঠাৎ করে কেন ডক্টরের কাছে মানে ব্যথা কি প্রচন্ড আকার ছিল হালকা ব্যথা উঠে ওই ওষুধটা খাইলে মোটামুটি একটা মানে হঠাৎ করেই দেখছেন একটু ব্যথা কিন্তু আপনি একটু যেহেতু স্বাস্থ্য সচেতন আপনি হ্যাঁ। ভাবছেন যে কেন ব্যথা হবে যে হ্যাঁ। একজন ডক্টরের কাছে যাই যাওয়ার পরে ডক্টর যখন দেখলেন কি বললেন এটা দেখার হলো তোমার এটা ব্যথা আচ্ছা কেন উৎপত্তি কি বলে তুমি ইঞ্জেকশন দাও ইঞ্জেকশন দিলে ব্যথা চলে যাবে তো ইঞ্জেকশন দেওয়ার পরে আমার চার চার ঘন্টা পাঁচ ঘন্টা খুব ভালো আছিলাম ব্যথাটা চলে গিয়েছিল চলে গেল যার পরে রাইতে আমি শোয়ার পরে তিনটা বাজে দেখে আমার খালি ব্যথা করতেছে প্রচুর ব্যথাটা কি ওই কাপ মাসেলই ছিল নাকি অন্য জায়গায় নিচে তো উপরে এসে কবজাটায় আচ্ছা প্রথমে দেখেছেন কাপ মাসেল তারপর দেখছেন যে হাঁটু পর্যন্ত ব্যথাটা চলে এসেছে আচ্ছা, তো হাঁটুর পর আপনি আমি দেখা যায় পা সোজা করল পারছেন না মানে যেটা যেদিন ইনজেকশন হ্যাঁ। দিয়েছিল সেদিনের ঘটনাটা আমি কাইতে ঘুমাইলো ব্যথা আচ্ছা মানে যেদিকে যাই এদিকে আমার ব্যথা করে সেটা কি শুধু একটা পায়ে ছিল না এক পায়ে এক পায়ে ডান পায়ে আপনার হ্যাঁ। এই প্রবলেম এবার দুই আমি তোমার নিজে হসপিটাল বন্ধ আচ্ছা তিন দিন চার দিন মানে হসপিটাল বন্ধ আমি গরম গরম পানি দিয়ে সেক দিয়ে দিলে লাগে একটু একটু আরাম লাগে আরাম লাগে আচ্ছা। তো এরকম যদি আমি বহুত ওষুধ খেয়েছি পরে আবার কিছু জায়গায় আচ্ছা যার ফলে করতেছে তোমার যে রোগ রোগ তোমার ভিটামিন নেই আচ্ছা বলছে রগে আপনার ভিটামিন নেই বাদনামি বহুত ওষুধ খাইলাম ওষুধ খাইতে দেখা যায় আমার কোনো উন্নতি পাওয়া যায় না কোনো উন্নতি পাচ্ছে না আচ্ছা যে ডক্টর দেখিয়েছিলেন উনি কি মিশরিয়ান বা ইন্ডিয়ান ইন্ডিয়ান ডক্টর ছিলেন কেরালা কেরালা Uh, এই যে উনি যে বললেন যে আপনার রক শুকিয়ে গেছে বা এখানে ভিটামিনের অভাব তো উনি কি কোনো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পরীক্ষা দিয়ে উনি বলছে তুমি বাংলাদেশে যাবেন তুমি যদি এখানে যে টাকা খরচ না করি হ্যাঁ, হ্যাঁ। তোমার বাংলাদেশে যাও উনি মানে সরাসরি আপনাকে পরামর্শ দেন আপনি দেশে চলে যাবেন স্যার আমি তো দেশে যাবো পরে আমার ওয়াইফের আমি ফোন দিছি আচ্ছা ওয়াইফের ফোন দিলে আমার ওয়াইফের তুমি টিকিট কেটে চলে আসো শ্যামলি আমি একটা ডাক্তার দেখাইছি এখানে তোমার আমি ভর্তি করাবো এখানে চিকিৎসা আচ্ছা আপনার ওয়াইফ অলরেডি জানা ছিল যে কোথায় হ্যাঁ, চিকিৎসাটা আছে এখানে আগে চিকিৎসা ওষুধ আছে আচ্ছা আচ্ছা আচ্ছা একটু পেছন দিকে সেটা হচ্ছে যে যখন আপনি বলছেন যে আপনি ইন্ডিয়ান ডক্টর দেখাচ্ছেন ওই সময়টার অবস্থাটা কি ছিল আপনার আপনি কি হাঁটা চলা করতে পারছেন না মানে আমার শরীরে জোরে আমি যেহেতু আপনি ইয়াং একজন মানুষ এবং গায়ে শক্তি আছে মনের জোরে আপনি হাঁটাচলা করছেন কিন্তু সঠিকভাবে যেটা হাঁটাচলা করা সেটা করতে পারছেন হোটেলে বলেন কেপতে বলেন সেরা বলে আমার বার কোনো ক্ষমতা নাই খালি ব্যথা হতো প্রচন্ড রকম প্রচুর দেখ আমি ডিউটিতে নাই আজ আমার পোশাকটা খুলমু এটা আমার পোশাক খুলতাম ওখান দিয়ে শাড়ি দিতাম পা দিয়ে আমি মানে যে আপনি ভাজ হয়ে হ্যাঁ, বাঁকা হ্যাঁ। হয়ে গিয়ে আপনি করবেন সেই শক্তি আর আপনার ছিল আমি টয়লেটে যাইতাম আমার বহুত কষ্ট হয়ে যেত আপনার ওয়াইফের কি সমস্যা ছিল আমার পায়ের ব্যথা ওনারও সেম পায়ের ব্যথা এবং আপনার আগে উনি এসে স্যারের ট্রিটমেন্ট নিচ্ছিলেন এবং উনি অনেকটাই ইমপ্রুভ ছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো দুই বছর আগে আমার আগে আমাদের এখানে আছে আমাদের লগে আচ্ছা আচ্ছা সো উনি ও স্যারকে দেখিয়েছিলেন হ্যাঁ। ওনারও পায়ের সমস্যা ছিল এবং উনি ট্রিটমেন্ট নিয়ে উনি এখন সুস্থ আছেন ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ এবং সেই ভরসা আপনাকে বলেছেন যে আপনিও আসেন তাহলে আচ্ছা। চিকিৎসা নিলে আপনি সুস্থ হবেন তো সেই অনুযায়ী আপনি সরাসরি চলে আসলেন আমি সরাসরি এয়ারপোর্ট নামছি পাঁচ তারিখ সকাল দশটায় আমি সন্ধ্যা ছটার সময় স্যারের লোক আমি দেখা করছি আচ্ছা স্যারে আমার পা গিয়ে দিয়ে বলছে তোমার মাথা সমস্যা এবং মানে স্যার কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই স্যার বলে দিলেন যে আপনার মাথা সমস্যা যেটা এর আগে আপনি জেনেছেন যে আপনার ভিটামিন কমে গেছে বা এই ধরনের যে চিকিৎসাগুলো এবং সরাসরি আপনাকে পরামর্শ দিয়েছে স্যারের মানে- আমি পা গিয়ে দিয়ে স্যারে বলছে তোমার সমস্যা আছে তোমার হ্যাঁ। সমস্যা তোমার পায়ে মেরুদণ্ডে আপনার ছিল আমরা পরবর্তীতে আমরা যেটা হ্যাঁ, দেখতে হ্যাঁ, পেয়েছি মানে স্যার দেখেই বলে দিয়েছেন তারপর শিওর হওয়ার জন্য যখন এমআরআই করেছেন দেখেছেন যে ওখানে আপনার পিএলআইডি আছে সেটার জন্য আপনার এই রক্ত আছে না রক্ত এখানে মাংস ভাগে এখানে সমস্যা হয়েছে এবং স্যার আপনাকে কি ভর্তি হওয়ার পরামর্শ দেন স্যার বলছে তুমি আমার এখানে একুশ দিন ভর্তি হও আচ্ছা এবং ভর্তি হলে কি হবে সুস্থ হবে আলহামদুলিল্লাহ উনি বলছে তুমি দশ দিন বারো দিন দিলে তোমার আমি একটা পরীক্ষা করবো আচ্ছা। কি অবস্থায় একটা ইঞ্জেকশন দিছে ওই ইঞ্জেকশন দেওয়ার পর আমার ব্যথাটা মোটামুটি কমে গেছে আজকে কততম দিন স্যার মানে একুশ দিনের কথা বলেছিল আজকে দিন আজকে আপনি চলে যাচ্ছেন হ্যাঁ, প্রথম দিন প্রচন্ড রকম যেটার জন্য সেই থেকে চলে আসতে হয়েছে কেমন আছেন আজকে আমার দশ দিন গেছে আমার মোটামুটি ফায়ার ব্যথাগুলো সব আমার বহুত আলহামদুলিল্লাহ বহুত আরামে ঘুমাইতে ঘুমাইতে আছি আল্লাহ দ্বারা আমি বহুত খুশি এই যে একটা বিশ্বাস নিয়ে চলে এসেছেন এবং স্যারের উপর বিশ্বাস করে ভর্তি হয়ে গেছেন ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে আজকে আলহামদুলিল্লাহ সুস্থ আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ আছেন যাদের হয়তো আপনার মতো এরকম গুণবতী স্ত্রী নাই তারা হয়তো জানেন না একটা তথ্য জানার অভাবে তারা বছর পর বছর পঙ্গু হয়ে বসে থাকেন তাদের জন্য যদি কিছু বলেন আসলে আপনারা ফেসবুকে দেখবেন সব কিছু চেক করে ডাক্তারের কাছে আসা যোগাযোগ করে এমনির একটা বুদ্ধি লোন বুদ্ধি লইয়া কি বলে এ বলার পিছনে স্যারে ভর্তির কথা হলে ভর্তি আসা এখানে ভর্তি হন এখানে আচ্ছা। আলহামদুলিল্লাহ সব একশোর ভিতরে নব্বই ভাগ রুগী আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে বাইর যেতে আছে আলহামদুলিল্লাহ ফ্যামিলির কাছে মা বাবার কাছে এটাই আমাদের দোয়া ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে দর্শক এই যে এই সময়গুলোতে কাছের মানুষগুলো থাকাটা খুব বেশি জরুরি যেটা আমরা অনেক ক্ষেত্রে কিন্তু পাই না বাট কিছু ভাগ্যবান মানুষ অবশ্যই থাকেন এবং আমরা এই ধরনের মানুষকে আমরা সবসময় আশা করি আমার এই ভাইয়ের সাথে সবসময় ওনার ওয়াইফ যেমন সাথে ছিলেন ওনার বড় ভাই আছেন বড় ভাইয়ের সাথে ছিলেন এবং সবসময় প্রথম থেকে শেষ পর্যন্ত ওনাকে দেখেছেন আসুন একটু ওনার ভাইয়ের সাথেও কথা বলি কেমন দেখেছেন এবং আজকে যখন নিয়ে যাচ্ছেন কেমন দেখছেন আজকে দুটাতে পার্থক্য কি আছে পুরো বিষয়টা একটু ওনার কাছ থেকে আমরা একটু জানবো স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছেন স্যার ভর্তির প্রথম থেকে আমি দেখেছিলাম যে আপনি ওনার সাথেই আছেন সবসময় খোঁজ খবর রেখেছেন টাইম টু টাইম ওনার ট্রিটমেন্ট সম্পর্কে সব কিছু দেখেছেন এবং এই যে উনি অসুস্থ অবস্থায় যে বিদেশ থেকে উনি এসেছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠা সব আপনার চোখের সামনে আমাদেরকে যদি একটু ঘটনাটা বলেন কেমন দেখেছিলেন যে প্রথম যখন উনি এসেছিলেন আর যে আজকে যখন নিয়ে যাচ্ছেন কেমন দেখছেন আমি আমার বাইরে এয়ারপোর্টের থেকে নামাইছি নামানোর পরে দিয়ে আসতে পারে না আগেই কথা আমার বোনের লোকের কথা যে আমরা শ্যামলি এই ডিপিআরসি হ্যাঁ, আমরা ভর্তি করাম বা পরীক্ষা নিরীক্ষা করাম পরে আমার বোনের জামাই পাঁচটা বাজে আইনা স্যারের দেখাইলাম দেখানোর পর ওই দিন ওই এমআরআই করাইলো স্যারের দেখেই বলছে যে পায়ের তোমার এই কোমরের রোগের সমস্যা মানে দেখে উনি অভিজ্ঞতা হ্যাঁ। থেকে বলে দিয়েছেন তারপরে সে হওয়ার জন্য কিছু পরীক্ষা করে তো পরীক্ষা করে দেখলাম যে না ওই যে আসলে ঠিক তাই ঠিকই কোমরের মধ্যে তিনটা ডিস্ক ডিসপ্লে আছে আর কি তো ইনশাল্লাহ যেরকম আইসে আর কি এটা এটা কোয়ার মতন না কাজ দিতে পারে নাই কাজ দিলে কাশি দিলে এই জায়গা ব্যথা করতো রাত্রে ঘুমাইতে পারেনি আমরা তো ভর্তি করেছি মনে হয় সতেরো তারিখে তো এই দুই তিন দিন যে বাড়িতে ছিল অনেক কষ্ট হইতো আর আমি গরম পানি করে দিতাম গরম পানি করে গোসল করাইতাম তো ইনশাল্লাহ অনে যিনি পাঁচ ছয় দিন ব্যায়াম ট্যাম করাইলো আল্লাহ দিলে জিগাইলাম যে ভাই কিরম লাগে অনেক কয় না ইনশাল্লাহ আগের তেন একটু ভালো আলহামদুলিল্লাহ তো দশ দিন পরে যিনি ইংলিশ সন্ধ্যা দিল ওই যে একটা ইংলিশ সন্ধ্যায় কোমরে ওইটা দেওয়ার পরে এক আমি বাড়ির যাবো গা আমি সুস্থ হয়ে গেছে নি কয় ভাই ওনে আলহামদুলিল্লাহ অনে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ পরে সারে আইলো সারে সারে আবার পাও কইলো যে পাওয়াং লাও তো পাও উঠাইলো পরে কয় যে না আরো দুই তিন দিন তোমার থাকতে হবে অন্য ক্লিয়ার হয় না পুরোপুরি ক্লিয়ার ক্লিয়ার হয় না তো ইনশাল্লাহ স্যারে আবার কালকে আসছে স্যারেরা বললাম এই ঘটনা স্যারে কালকেও দেখছে যে না অনেক আল্লাহ দিলে ইনশাল্লাহ অনেক সুস্থ আলহামদুলিল্লাহ অনেক কোনো ব্যথই নেই এই হালকা আছে এটা স্বাভাবিক হাঁটা চলে যে আমার হ্যাঁ। সাথে উপর থেকে নেমে আসলেন একদম হ্যাঁ, স্বাভাবিক অনেক সবকিছু নিজেই করতে পারে আগে তো লুঙ্গি যে গোসল করব হ্যাঁ। পানি যে পানিও আমি সাবান দিয়ে দিতাম একদম ইয়াং একজন মানুষ বয়স কত চল্লিশ বছর হয় তাহলে 38 বছর চলে একদম এত খারাপ অবস্থা হয়ে গেছে একদম আল্লাহ দিলে আমার ভাই ভালো আছে সুস্থ ইনশাল্লাহ কেন ইনশাল্লাহ এইখানকার চিকিৎসা অনেক ভালো আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে দর্শক আমি আর কিছু বলবো না শুনলেন দেখলেন বিচার করার দায়িত্ব আপনাদের সুস্থ থাকবেন কি অসুস্থ থাকবেন বিছানায় বছরের পর বছর কষ্ট পাবেন কি পাবেন না আপনার উপর নির্ভর করছে চিকিৎসা কিন্তু আপনার হাতেই আছে শুধুমাত্র হাটটা বাড়িয়ে নেওয়ার বাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের স্যারের জন্য ডিপিআরসি হসপিটালের জন্য আমার এই ভাইয়ের জন্য যাতে সারা জীবনে এরকম সুস্থ থাকতে পারেন ভালো থাকেন আসসালামু আলাইকুম